সুপ্রিয় দর্শক মন্ডলী সকলে কেমন আছেন দেশে এবং দেশের বাইরে যারা বসে আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্যথা পিএলআইটি এই সকল ওয়ার্ড আমাদের খুবই পরিচিত একটা শব্দ আসলে পিএলআইডি কি পিএলআইডি তে আমরা যেটা বুঝি যে হার বেড়ে যাওয়া মেরুদণ্ডের মধ্যে হার বেড়ে যাওয়া আসলে বেসিক্যালি পিএলআইডি মানেটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের মাছ দিয়ে আমাদের যে মাদার মানে ভেন আছে সেই ভেনের মধ্যে আমাদের ডিক্স ফ্লোপস দিয়ে চাপ ধরে ধরা এর জন্য আমাদের কি হয় আমাদের বিভিন্ন সময় প্যারালাইসিস হয়ে যায় আমরা বিভিন্ন সময় হাত পা ঝিনঝিন করে বিভিন্ন সময় লং টাইম বসে থাকতে পারি না এটাকেই বলা হয় পিএলআইডি আমরা দীর্ঘদিন ধরে পিএলআইডি পেশেন্টদেরকে আমরা একটা সাক্ষাৎকার নিচ্ছি আমরা আপনাদের কাছে জানাচ্ছি যে আসলে পিএলআইডি সম্পর্কে কি হয়তো অনেকেই জানেন অনেকে হয়তো তার অসুবিধাগুলোর সাথে মিলে নিয়ে তারা বুঝতে পারেন যে তার আসলে কি সমস্যা হয়েছে ডক্টর শফিলা প্রধান স্যার এই মানুষটির নাম চলে আসলে অনেক পিএলআইডি সুস্থতা মানে রুগীর ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠেন শফিলা প্রধান স্যার দীর্ঘ প্রায় বিশ বছর ধরে এই সকল চিকিৎসা করে আসতেছেন ডিপিওসি হসপিটাল ঢাকা শ্যামলী থেকে তেমনি এক ভাইয়ের সঙ্গে আমরা আজকে কথা বলবো যিনি দীর্ঘদিন ধরে মানে পিএলএডি সমস্যায় ভুগছিলেন তিনি আসছিলেন স্যার এখানে স্যার তাকে ভর্তির জন্য বলেছিলেন পনেরো দিনের জন্য তিনি আজকে পনেরো দিন কমপ্লিট করার পর তিনি আজকে সুস্থ হয়ে চলে যাচ্ছেন চলুন কথা না বাড়িয়ে তার সঙ্গে আমার পরিচয় হই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুরুতে ভাইয়ের সঙ্গে পরিচয় আপনার নামটা এবং কোথা থেকে আসছেন আমার নাম সুমন দেশের বাড়ি আচ্ছা আর বেসিক্যালি করেন কি আপনি মানে কি কাজ আপনার আগে বেকার ছিলাম আচ্ছা, আচ্ছা। লেখাপড়া করছি এখন এক বছর ধরে ড্রাইভিং চাকরি করি আচ্ছা এখন আপনার যে সমস্যাটা আমরা জানতে পেরেছি তো এটা আপনার কতদিন থেকে আপনাদের এই সমস্যাটা এবং এই সমস্যাটার জন্য আপনি কোথায় কোথায় গিয়েছিলেন অনেকেই তো অনেক পরামর্শ দিয়েছিল সেই ব্যাপারগুলো যদি একটু কাইন্ডলি বলেন যে কি সমস্যা ছিল আপনার সমস্যা চার বছর ধরে চার বছর ধরে আচ্ছা। তো এখন আর কি সাত আট মাস ধরে ব্যথা পায়ের দিকে যায় আচ্ছা। পা ঝিমঝিম করে তো তারপরে এখানে চিকিৎসা নিলাম কতদিন থেকে আপনার কোমর সমস্যা চার বছর চার বছর ধরে কোমর সমস্যা ছিল এই চার বছরের মধ্যে আপনি কবে বুঝতে পারলেন যে আসলে আপনার কি মানে সমস্যা হচ্ছে এই কোমরের মানে যে প্রবলেমটা ছিল আপনার সমস্যা প্রথম থেকেই বুঝতে পারছি আচ্ছা আচ্ছা পরে পরে আপনি কোথায় গেলেন আপনি পরে এলাকায় আশেপাশে অনেক ডাক্তার দেখাইছি ওষুধ খাইছি বলেছিল ওনারা কিছু বলতে পারেনি ওনারা শুধু ট্রিটমেন্ট দিয়েছে ওষুধ দিছে খাইছি কিন্তু কোনো উপকার পাইনি আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে দুই বছর কতদিন এইভাবে আপনি ট্রিটমেন্টটা চালিয়ে গেলেন যে এই টানা দুই বছরের মতো দুই বছর পর্যন্ত আপনি জাস্ট ওই গ্রাম্য ডক্টরের কাছে গেলেন এবং ট্রিটমেন্ট দুই বছর পরে এমআরআই করলাম পপুলারে জি ওনারা বললো হালকা সমস্যা এটা কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা মানে আপনার যে হয়েছে এই কথাটা কেউ বলেনি না না বলেনি কেউ আচ্ছা আচ্ছা তারপর কি হলো হ্যাঁ? পরে ওই অবস্থায় এক বছর ধরে ড্রাইভিং করতেছি আচ্ছা ড্রাইভিং করাকালীন এতদিনও সমস্যা ছিল না ছয় সাত মাস ধরে আর কি তিন চার ঘন্টা বসে থাকলে বাম পা অবশ্য অবশ্য ভাব হয় অবশ্যই যায় আচ্ছা আচ্ছা।, আচ্ছা আচ্ছা পরে আর ড্রাইভিং করতে পারলাম না জব ছেড়ে দিলাম পরে ইউটিউবে সফুল্লা স্যারের ভিডিও অনেকদিন আগে থেকেই দেখি আচ্ছা আচ্ছা শফিউল স্যার এখানে যেদিন আসলেন আপনি হ্যাঁ। সেদিন স্যার আপনাকে কি বলেছিল যে আপনার যে সমস্যাটা যে হয়েছিল সেদিন আপনি বুঝতে পারলেন নাকি স্যার আপনাকে হ্যাঁ। বলছেন তারপর কি বললেন স্যার তারপর ভর্তি দিল পনেরো দিন আচ্ছা, আচ্ছা। এখন থেকে থেরাপি নিয়ে এখন আপনি কেমন আছেন সেদিন যেদিন আপনি স্যারের ভিডিওগুলো দেখে এসেছিলেন তার পরবর্তীতে একটা ব্যথাময় জীবন এখন আপনি আজকে চলে যাচ্ছেন আজকে আপনি কেমন আছেন সেই দিনটি আগের থেকে কিছুটা ভালো আচ্ছা কিছুটা ভালো নাকি খুবই মানে খুবই মোটামুটি ভালো কোনটা মানে আমার তো ধরেন ব্যথা ছিল না আর আমি অনেকদিন আগে থেকে যতদিন থেকে আমার ব্যথা আমি ইউটিউব থেকে ব্যায়াম গুলো ডাউনলোড দিয়ে ওই সেই চার বছর থেকে ব্যায়াম করতেছি মানে প্রতিদিন করি ব্যায়াম গুলো করি সেক্ষেত্রে আমার ব্যথা ছিল না আচ্ছা, আচ্ছা। শুধু বা পাটা অবশ্য অবশ্যই হয় আজকে এখন বা পাটার কি অবস্থা এখন কি অবশ্য করে এখন অতটা বোঝা যায় না জি জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা শুনলাম না আমাদের ভাইয়ের কাছ থেকে তিনি দীর্ঘদিন ধরে আর কি পিএলডি সমস্যায় ভুগছিলেন তিনি তার বাড়ি হচ্ছে গাইবান্ধা তিনি গাইবান্ধার লোকাল একটা অঞ্চলে ডক্টরের কাছে গিয়েছিলেন এবং ডক্টর তাকে প্রাইমারি লেভেলের যে ওষুধগুলো দিতেন সেগুলো তিনি ট্রিটমেন্ট টানা দুই বছর চালিয়েছেন চালার পর যখন ওনার কোনো ফল হয়নি তখন তিনি পপুলারে গিয়ে তিনি একটা এমআরআই করেন এমআরআই করার পর তখনও ডক্টর তাকে ভাবে বলতে পারেনি যে তিনি পিএলআইডি সমস্যায় ভুগছেন তারপর তিনি জবের মধ্যে প্রবেশ করেন ড্রাইভিং ড্রাইভিং জবের জন্য প্রবেশ করেন কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন তার বাম পা আস্তে আস্তে অবসের দিকে চলে যাচ্ছে তিনি তার ড্রাইভিংটাকে কন্ট্রোলিং চালাতে পারছেন না আমাদের ডক্টর শফিল স্যারের ভিডিওগুলো তিনি দেখতেন এবং ফলো করতেন স্যার যেভাবে তাকে এক্সারসাইজ ওখানে করাতো ভিডিওতে তিনি সেগুলোকে কন্টিনিউ করছেন পরবর্তীতে তিনি চিন্তা করলেন যে আসলে সরাসরি স্যারকে দেখানো যায় কিনা সেই প্রত্যাশী নিয়ে স্যারের কাছে আসেন স্যার তাকে দেখানোর পর স্যার তাকে ফুল্লিভাবে সুস্থ করার জন্য তাকে একটা ভর্তির ব্যাপারে পরামর্শ দেয় তারপর তিনি ভর্তি হন ভর্তি হওয়ার পর আজকে তিনি চলে যাচ্ছেন তার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছেন তো আমরা ভাইয়ের সুস্থতা কামনা করছি এবং আমাদের দেশে এবং দেশের বাইরে যারা আমাদের ভাইয়েরা আছেন যারা আমাদের পিএলডি সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ডক্টর সফুল প্রধান স্যারের কাছে আসবেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের হটলাইন আছে সবাই আমাদের ওয়েবসাইটে হটলাইনে ফোন করে স্যারের বিস্তারিত সম্পর্কে জানবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল